সত্যিকারের বন্ধুগুলা এমনই সবাই সেরে গেলেও বন্ধুটা পাশে রয় টাকা পয়সা দিয়ে বন্ধুত্ব নয় টাকা পয়সা একদিন সবারই হয় কিন্তু সত্যিকারের বন্ধু একটা কজনারই রয় বন্ধুত্ব এমন কিছু বন্ধু থাকা লাগবে রাত দুইটা বাজে মইরা গেছেন বাহিরে বৃষ্টি হচ্ছে আপনার খবর পাওয়ার পর সে ওইখান থেকে ছুটে চলে আসবে আর বাকি বন্ধু যাদেরকে বন্ধু মনে করেছেন সে ভাববে মরে তো গেছে এখন বৃষ্টি হচ্ছে গিয়ে কী হবে সকাল সকালে যাব এই গ্রুপ থেকে দূরে থাকতে হবে যেই গ্রুপ সেই গ্রুপ সেই বন্ধুগুলো বলবে যে বৃষ্টি টিষ্টি কিছু বুঝি না ও সমস্যা আছে এখনই যাব এরকম একটা গ্রুপ খুঁজে বের করবেন আপনার জীবনে আর কিছু চাওয়া নাই পরিবার স্বাস্থ্য আর এরকম কিছু ফ্রেন্ড আছে আপনি অলরেডি সুপার সুপার সাকসেস